একটা দৈন্যতায় ভোগে একটা দল একটা দলের মধ্যে যোগ্য কোনো লোক নাই বলেই কামাল হোসেনের মতো একজন দল ত্যাগকারী নেতাকে আজকে বেছে নিয়েছে নির্বাচন বানচাল করার ক্ষমতা কারণে এবং যে সাতটি দফা এই ঐক্য যে দিয়েছে সবটি সংবিধান পরিপন্থী কোনটাই গ্রহণযোগ্য নয় শুধু একটা দফা দেওয়ার বাকি ছিল সেটা দেয় নাই যে আমাদের হাতে ক্ষমতা দিয়ে আজকে বিএনপি একটা জোট করেছে ডক্টর কামরুল হোসেন সহ আরো কয়েকজনকে নিয়ে আমি অবাক হয়ে যাই যখন দেখি যে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়ার আসনে তিনি নিজে সরাসরি কোনোদিন ভোটে নির্বাচিত হতে পারেন নাই দুবার তিনি হয়েছিলেন বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে আবার সিএসকে আমরা মনোরঞ্জন দিয়েছিলাম হেরে গেছেন আমরা জিতেছি একানব্বইতে মনোনয়ন দিয়েছিলাম হেরে গেছেন আমরা দুটি আসনে জিতেছি এখন তিনি জোট করেছেন তাদের সাথে যারা একুশে আঘাত গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে জোট করেছেন তাদের সাথে যারা একুশে আগস্ট চব্বিশ জনকে হত্যা করেছে জোট করেছে তাদের সাথে যাদের বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ফাঁসির হুকুম হয়েছে তাদের সাথে জোট করেছে তাদের সাথে যারা একত্রে স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী আমার মা বোনের ইজ্জত যারা লুট করেছে নষ্ট করেছে তাদের সাথে আমি অবাক হয়ে যাই যাদের কোনো আদর্শ নাই যাদের কোনো লক্ষ্য নাই লক্ষ্য যদি একটাই হয় সেখানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো আর যাই হোক তাদের উদ্দেশ্যে সফল হবে না বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে